আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব অ্যাড ক্যাম্পেইন রান করা যায় আমরা যদি চাই এই ইউটিউব অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমরা মার্কেট প্লেসেও কাজ করতে পারি চাইলে আমরা মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারি এর জন্য আপনার একটা মাস্টার কার্ড লাগবে যদি বাইরে আপনি লোকাল মার্কেটে সার্ভিস দিতে চান আমি কিছু আপনাদের ইনফরমেশন শেয়ার করি আগে তো আমাদের অনেক ফেসবুকে গ্রুপ মানে পেজ পাবেন এবং গ্রুপ পাবেন যেখানে ফেসবুক অথবা ইউটিউব এই দুইটা অ্যাড ক্যাম্পেইন করে শুধু অ্যাড ক্যাম্পেইন করে তারা মার্কেট প্লেসের ছাড়াই মানে মার্কেট প্লেসের বাইরেই তারা ইনকাম করতেছে আর আপনি খুব একটা বেশি পাবেন না যারা ভিডিও ভিউ বা video ad campaign video Google ad campaign এগুলো করে খুব কম মানুষ আছে যারা এগুলো মার্কেট প্লেসের বাইরে সার্ভিস দিতেছে চাইলে আপনি একটা ফেসবুক পেজ খুলে সেখানে লিখতে পারেন ইউটিউব ভিডিও বুস্ট অথবা YouTube video ad campaign service এরকম একটা পেজ খুলে যদি আপনি হাজারখানি প্লাস যদি ফলোয়ার নিতে পারেন তারপরে যদি আপনি একটা অ্যাড রান করেন অথবা অটোমেটিক অ্যাড রান ছাড়াই আপনি চাইলে অটোমেটিকলি কিন্তু অর্ডার পাবেন অনেক মানুষ আছে যারা যাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড এগুলো নাই হ্যাঁ দুইল কারেন্সি কার্ড হয় না এই কার্ড নিতে গেলেও আবার একটু প্যারা আছে যেমন ধরেন আপনার ব্যাংকেতে আমি যখন কার্ডে নিয়ে গেছিলাম আমাকে কার্ড দেয় নাই বলছে তোমার কি পাসপোর্ট আছে কি না আমি তো পাসপোর্ট করি নাই তো আমি বলছি যে না আমার তো পাসপোর্ট নাই বলতেছে যে পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড আমরা দেই না তো এই ক্ষেত্রে এরকম অনেক মানুষ পাবেন যারা ডুয়েল কারেন্সি কার্ড নাই যাদের কার্ড আছে কার্ড থাকলে কিন্তু হবে না ওই ধরনের বাংলাদেশে যে কারেন্সিগুলো কার্ড আছে ওগুলোতে কিন্তু অ্যাড ক্যাম্পিং হয় না সাধারণত তো আপনি যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন অথবা যদি না থাকে তাহলে আপনি পিওনার কার্ড ইউজ করতে পারেন যদি কারো পিওনার অ্যাকাউন্ট থাকে যদি কিছু লেনদেন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পিওনারের মাধ্যমেই কার্ড নিতে পারেন সেই কার্ড দিয়ে কিন্তু আনলিমিটেড বুস্টিংয়ের কাজ করা যাবে ওকে যাই হোক আমরা এখানে দেখি ভিডিও বুস্ট দিয়ে কোনো পেজ পাই কিনা video boost video boost okay তো আমরা সার্চ করি এখান থেকে আমি পেজটা নেই okay page video boost okay follower এখানে সব থেকে এগুলোর আপনি কাজ খুব কম পাবেন এখানে সব থেকে বেশি পাওয়া যায় হলো ফেসবুকের কারণ হচ্ছে এই কাজগুলো একটু কঠিন কাজ তো ফেসবুকের কাজ হচ্ছে সহজ তো মানুষ যেগুলো কঠিন সার্ভিস ওইগুলো দিতে চায় না তো আপনি চাইলে দিতে পারেন এই যে একজন খুলছিল যদিও দুইটা ফলোয়ার এখন তো আপনি একটা কাজ করতে পারেন ইউটিউব ভিডিও বুস্ট এবং ফেসবুক ভিডিও বেস্ট এই দুইটা দিয়ে জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন দেখি এই একটা পাইলাম আমরা একটু যাইতে পারি তো এই দুইটা দিয়ে আপনার কন্টিনিউ কাজ থাকবে ফেসবুক এবং ইউটিউব ইউটিউব বলতে আপনি টোটাল গুগল সার্ভিস মানে গুগল অ্যাড ক্যাম্পেইন সার্ভিসটা দিবেন সেখানে আপনার ইউটিউব থাকবে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন থাকবে সার্চ ক্যাম্পেইন থাকবে যেমন ফেসবুকে থাকবে হচ্ছে ফেসবুকের যত অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলো থাকবে তো এইখানে হাসিবুর কি আছে হাসিবুর তো আমার আমরা পেজ খোলা ছাড়াই আমাদের আমার কাছে হাসিবুরের কাছে কিন্তু লোক আসছে একশো পঞ্চাশ টাকা ডলার যে ডলার কিন্তু আমাদের একশো একশো সর্বোচ্চ গেলে একশো পাঁচ টাকা আট টাকা করে লাগে একশো পঞ্চাশ টাকা করে দিতেও কিন্তু রাজি আছে তো এরকম অনেক কাজ পাবে যারা আপনাদের ই করবে যে দেখেন এত আওয়ার্স অস টাইম ওকে এটা হচ্ছে ইউটিউবের অস টাইম এইগুলো সার্ভিস সেল করতেছে ওকে আপনি চাইলে বুস্টিংয়ের সার্ভিস এইগুলোতে সেল করতে পারেন বুস্টিং শুধু সার্ভিসগুলো দিবেন তাহলে হবে এগুলো আপনি একসাথে পাবেন না তাহলে আপনাকে টোটাল ফেসবুক লিখতে হবে ফেসবুক বিভিন্ন কোম্পানি সাইজে সেটা করতেছে তো ফেসবুক অ্যাডস দেখি সার্ভিস ফেসবুক অ্যাড সার্ভিস দিয়ে দেখি পাই কি না আমি অ্যাড দেখি সমানে আসে আমাদের সামনে কিন্তু এখন কাজের সময় তো পাওয়া যাবে না সার্ভিস ওকে আমি পেজে যাই ওকে অ্যাডভার্টাইজিং এজেন্সি একটা পাইছি বাউন্ন কে আছে ওকে এরকম অনেক এটা তো খুবই ইয়া ওকে তো ফেসবুক ডাইরেক্ট সাপোর্ট এটা না আমাদের এই যে একটা আছে এই যে অ্যাডস বুস্ট সার্ভিস এই একজন আছে তিনকে সার মানে তিনকে ইয়ে আছে আপনার ফলোয়ার আছে YouTube okay boosting advertising service এই একটা আছে অ্যাডস ক্যাম্পিং এজেন্সি অনেক মানুষ অনেকভাবে অ্যাকাউন্ট করছে দেন অনেকভাবেই সার্ভিস দিতেছে আপনি ফার্স্ট টাইম যদি কিছু মানুষ যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার মার্কেট প্লেসের বাইরেই আপনি ফেসবুকের মাধ্যমে আপনি আপনার মোটামুটি ভালোই টাকা ইনকাম করা যাবে প্রতি মাসে আপনার অর্ডার পড়বে ঠিক আছে প্রতি মাসেই সেই জন্য আপনাকে একটা পেজ খুলতে হবে সামথিং মোটামুটি হাজার দুই ফলোয়ার নিলেই আশা করা যায় যে আপনি মোটামুটি আপনাকে টাস্ট করবে যে হ্যাঁ এই সেলারটা ফলোয়ার ভালো আছে আমরা চাইলে তার সাথে কাজ করতে পারি যদি আপনি একবার তাকে কাজটা করে সন্তুষ্ট করতে পারেন তাহলে আমি মনে করি আপনি কন্টিনিউ কাজ পাবেন এরকম একজনকে আমি দেখছিলাম যারা প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করে তাদের মনে হয় এক লাখের উপরও শুধু ফলোয়ারই তো অনেক দিন আগে দেখছিলাম যে আমার সাথে কথা হয়েছিল তার পেজটা সম্পর্কে আমার এখন মনে নাই কিন্তু তিনি শুধু ফেসবুক অ্যাড ক্যাম্পিন সার্ভিসগুলো এই ফেসবুকের মাধ্যমে দেয় তিনি অনেক ক্লায়েন্ট বাংলাদেশের লোকাল মার্কেটে অনেক ক্লায়েন্ট পাইছে যারা শুধু এইগুলো করতেছে শুধু এইগুলো করতেছে তিনি প্রতিদিন আটটা দশটা বিশটা করে মনে করেন অ্যাড ক্যাম্পেইন রান করে প্রতিদিন আর ওইখানে টাইম দিয়ে দেয় এত এত থেকে এত টাইম পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আইসা তাকে আর কষ্ট করে এগুলো করতে হয় না ঠিক আছে এরকম দেখবেন অনেক পেজ আছে চাইলে আপনারা এরকম করে করতে পারেন একটা এজেন্সি খুলেন একটা এজেন্সির মাধ্যমে আপনারা যা যা পারেন ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস যা যা পারেন অনেক মানুষ আছে যারা এসিওর কাজ করাইতে আসে ব্যাকলিংয়ের কাজ করাইতে আসে বুস্টিংয়ের কাজ করাইতে আসবে তো আপনারা এগুলো নিতে পারেন ঠিক আছে তো এই যে দেখেন স্পন্সর চলতেছে আপনি একটা অ্যাড চালাই দিলে পরিচিত হয়ে যাবে মোটামুটি ওকে যাই হোক আমি বেশি কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই এগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম এগুলো আমাদের ভিডিও থেকে স্কিপ হয়ে যাবে হ্যাঁ কেটে যাবে জাস্ট মনে রাখেন তো একটা পেজ খুলবেন পেজের মাধ্যমেই করবেন ওকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্প সরি গু ইউটিউব অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাদের ফার্স্ট টাইম গুগল অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে আমরা সরাসরি লিখব ads dot Google dot com আমার বয়স তো ঠিক আছে না হ্যালো ওকে সাইন ইনে আমরা ক্লিক ওকে ওকে সাইন ইনে ক্লিক করি আপনাদের তো অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট আপনারা কি নেক্সট ক্লাস যে আমি করছিলাম গুগল সার্চ ক্যাম্পেইন ওটা কি আপনারা ট্রাই করছেন মনে হয় না ওকে তাহলে পরবর্তীতে সমস্যায় পড়বেন কিছু করার নাই এখন যদি আপনারা ট্রাই করেন সেক্ষেত্রে কি হবে যদি কোনো জায়গায় আটকে যান দুই একজনে যদি ট্রাই করেন তাহলে আটকে গেলে ওই জায়গাটা সমাধান করতে পারলে আর আপনাদের পরবর্তীতে প্রবলেমগুলো পড়বেন না ধরেন কাজ পাওয়ার পরে দেখা যাবে যে আবার কাজ করা নিয়ে অনেক ঝামেলায় পড়বেন যে এটা আচ্ছা, কি এই যে এখন তো আরও চাপ বেজে যাবে ঠিক আছে আরও চাপ বেজে যাবে এই দুইটা ক্লাস ট্রাই করা তো অনেক টাফ ওকে তো আমরা একটা কাজ করতে পারি আমরা দেখি ওকে এটা ক্লাসের পরে বলি তো আমরা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে আসবো এখান থেকে আমরা সেম আগের মতো করি আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এখানে কি আসতেছে protect your account from okay তার মানে আমার অ্যাকাউন্টটা সিকিউর করতে বলতেছে এটা কিছু না আপনি নোটিফিকেশন ডিলিট করে দিতে পারেন কিছু যায় আসে না ওকে ডিস্টার্ব তো ওকে যাই হোক আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন এখানে আমরা ক্লিক করব আমরা গতকালকে এই সম্পর্কে মোটামুটি আমরা সব কিছু জানছি আমরা সার্চ ক্যাম্পিনে এখানে আর আলাদাভাবে জানার প্রয়োজন নাই যে এইগুলো কি কি কাজে লাগে তো আমরা আজকে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউটিউবে একটা অ্যাড রান করব সে অ্যাডটা কীরকম হবে কখনো কখনো কারো যখন কেউ সার্চ করবে যে ফেসবুক প্রমোশন বা ধরেন গোপালবার অথবা ধরেন যাই কিছু লেখক অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স বিভিন্ন জায়গায় সার্চ করে আমরা ইউটিউবে যে সার্চ করি মাঝে মাঝে আমাদের প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য তো যখন ওইখানে সার্চ করবে উপরেই দেখতে পারবেন যে অ্যাড শো করতেছে একটা ছোট্ট একটা অ্যাড শো করবে ব্যানার অ্যাডের মতো কিন্তু ওইটা সার্চ ইঞ্জিনে থাকে না মানে হচ্ছে কি আপনার কিওয়ার্ড দ্য র্যাঙ্ক করছে এরকম না ওইটা জাস্ট অ্যাডের অ্যাডে চালাইতেছে অ্যাডটা ওইখানে শো করতেছে এরকম তো আবার দেখবেন যে হুট করে আপনি ভিডিও দেখতেছেন বা আমাদের কোর্সের ভিডিও দেখতেছেন তো কি হইতেছে হুট করে একটা ভিডিও চলে আসলো অ্যাড চলে আসলো সেটা তিন সেকেন্ড বৈশা বৈশা দেখতে হয় ঠিক আছে এরকম হয় আবার দেখা যায় কত কত অ্যাড তো মনে করেন পনেরো সেকেন্ডের আগে তো স্কিপই করা যায় না তো এরকম অনেক অ্যাড আসে এইগুলোই মূলত আমাদেরকে করতে হবে এই যে অ্যাডগুলো মানুষ একটা ভিডিও দেখতেছে বা একটা নাটক দেখতেছে বা একটা মুভি দেখতেছে তো দেখতে দেখতে হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো অটোমেটিকলি তো ওই অ্যাডগুলো কিভাবে দিব ওইগুলোকে কি বলে সমস্ত কিছু আজকে আমরা জানবো তো আমরা এখান থেকে যেহেতু আমাদের উদ্দেশ্য এখানে আমরা এই প্রতিটা সার্ভিস নিয়েও কিন্তু আমরা অ্যাড রান করতে পারি ভিডিও অ্যাড ক্যাম্পেইন করতে পারি প্রতিটা যে কোনো আপনি কেউ কেউ আছে এখান থেকে করবে হ্যাঁ কেউ কেউ আছে সেলস থেকে করবে কেউ কেউ আছে লিড থেকে করবে এটা যার যেরকম রুচি এখন কথা হচ্ছে আপনি যদি ইউটিউবের বিজ্ঞাপনটা রান করতে চান আপনার আপনার জন্য কোন জিনিসটা ভালো হবে কম টাকায় বেশি মানুষকে দেখানো না টার্গেটেড মানুষকে দেখানো অথবা ধরেন আপনার কিছু ধরেন একশো টাকা দিয়ে একটা অ্যাড চালাইছেন আমি এক্সাম্পল দিতেছি একশো টাকা দিয়ে একটা বিজ্ঞাপন চালাইছেন সেখানে আপনাকে বিশজন মানুষকে দেখাইছে টার্গেটেড মানুষ ধরেন আপাতত টার্গেটেড মানুষ বিশজন মানুষকে দেখাইছে টাকা ফুরিয়ে গেছে এবার আপনি যদি আপনার উদ্দেশ্য যদি থাকে যে না আমার বিজনেসটা সবার মাঝে ছড়াই দিব যে যে এগুলো জানে না আমার ভিডিওটা ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স লঞ্চ করছি কেউ জানে না ঠিক আছে টার্গেটেড মানুষ দরকার নেই আমি চাচ্ছি সবারই মাধ্যমে আমি প্রচার করব। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আগ্রহী না আমি চাচ্ছি যে আমার ফ্রেন্ড অথবা আমার ছোট ভাই ব্রাদার মনে করেন গ্রামের ভাই ব্রাদার চাইতেছে যে ডিজিটাল মার্কেটিং শিখতে এখন যদি আমার সামনে হুট করে একটা ভিডিও চলে আসে তাহলে কিন্তু আমি এই রেফার করতে পারি যে দেখি তো এই চ্যানেলটা কীরকম তো আমরা যদি চ্যানেলে যাব দেখব চ্যানেলে যাওয়ার পরে ভিডিওগুলো যদি ভালো লাগে দেখো তো এই ভিডিওটা এই চ্যানেলটা মনে হচ্ছে ভালো এখান থেকে তুমি শিখতে পারো তাহলে কিছু একটা করা যেতে পারে আবার ধরেন আমাদের ফিরোজ ভাইয়ের মতো ভিডিওটা শেয়ার করে ফেসবুকে রেখে দিল তো এরকম আছে না তো এবার আমার উদ্দেশ্য যদি থাকে আমার বেশি মানুষকে যেমন একশো টাকাতে আমি এক হাজার মানুষকে দেখাবো এক হাজার মানুষের দিকে আমার দশজনের দরকার নাই দশজন মানুষকে বা পঞ্চাশ জন মানুষের দেখানোর দরকার নাই টার্গেটেড মানুষ আমি চাচ্ছি সবার মাঝে ছড়াই দিব যেন আমার পরবর্তীতে ভিউ আসে বা যদি তাদের ভালো লাগে আমাদের ভিডিওটা তাহলে যেন পরবর্তীতে দেখতে পারে আমাদের আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে ব্র্যান্ডিং করানো মানে হচ্ছে বেশি মানুষের কাছে শো করানো সেক্ষেত্রে আমরা ভিউও পাচ্ছি কিন্তু ঠিক আছে যারা রিস্ক করবে ধরেন এক হাজার মানুষ রিস্ক করলে আশা করা যায় যে ধরেন দুই তিনশো ভিউ চলে আসবে ঠিক আছে ধরেন পাঁচ হাজার মানুষের সামনে রিস্ক করলে যদি শো করে যদি ওইখানে যদি আপনি সঠিক কিওয়ার্ড দেয় আমরা তো টার্গেটিং করব তারপরেও ধরেন আপাতত আমাদের উদ্দেশ্য শুধু থাকবে যে আমরা বেশি মানুষের কাছে প্রচার করব কিন্তু কম টাকায় এই যে ধরেন এইগুলোতে যদি আমি করি এটার মাধ্যমে যদি করি অনেকে আমরা ইউটিউবে যে ভিডিও দেখবেন আপনারা যারা এই অ্যাড ক্যাম্পেইন করে মানে কোনো গোল ছাড়া জাস্ট এটা দিয়ে ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করতেছে সেক্ষেত্রে আপনার খুব একটা লাভ হবে না শুধু টাকাই ফুরাবে তো আমরা যদি কম টাকায় এত ভালো একটা ফলাফল পেতে চাই তাহলে আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিস এখানে যেহেতু আমাদের কোনো উদ্দেশ্য নাই শুধু আমাদের ব্র্যান্ডটাকে প্রচার করা শুধু উদ্দেশ্য একটাই যে আমার আমি যেন সবার সামনে আমাকে উপস্থাপন করতে পারি তো এটাই আমার উদ্দেশ্য একমাত্র তো আপনারা যখন ইউটিউবে কোনো বিজ্ঞাপন রান করতে বলবে বায়ার তো আপনি তারপরে একটু জেনে নেবেন কষ্ট করে যে বায়ারের কোন বিজ্ঞাপনটা হলে বেটার হবে বলবেন যে তোমার এই ভিডিওটা আমি অনেকগুলো শেয়ার করি এবার এখানে কিন্তু ভাগ করা আছে কথা কিন্তু আমি অনেকগুলো বলতেছি কারণ হচ্ছে এইগুলো আমাদের গাবলা বাজবে আপনাদের সহজ কথা এক একজনের বিজনেস হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা তার উদ্দেশ্য হচ্ছে ইউটিউব দিয়ে তিনি প্রোডাক্ট সেল করবে তো তাহলে কষ্ট করে আর কিছু করার নাই আপনাকে ঠিক আছে এখন আপনি চাইলে ডাইরেক্ট এটাতেও করতে পারেন লিড দিয়েও করতে পারেন ঠিক আছে কেউ কাছে ওয়েবসাইট ট্রাফিক ইউটিউবের মাধ্যমে ওয়েবসাইটে লোক ঢুকাচ্ছে তো এখন আপনি এগুলো নিয়ে আর জানার দরকার নাই আমরা মনে করি আপনি সরাসরি যে কোনো বায়ার আসুক আপনাকে বিজ্ঞাপন রান করতে বলুক আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান বা ভালো ফলাফল পেতে চান কম টাকার ভিতরে তাহলে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিস এই অ্যাড ক্যাম্পেইনটা রান করে দেবেন এতে বায়ারও খুশি হবে আপনিও খুশি ঠিক আছে কারণ আপনাকে কাজ শেষে একটা ফাইভ স্টার ফিডব্যাক দিয়ে দিবে আপনি খুশি তো যাই হোক অনেক কথা বললাম এখানে আমরা সরাসরি আমি যতগুলো বিজ্ঞাপন রান করছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিস্ক নিয়েই বিজ্ঞাপনটি রান করছি তো আমরা এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ক্লিক করব ক্লিক করার পর একটু আসি নিচের দিকে তো এখানে দুইটা জিনিস আছে একটা ডিসপ্লে ওই যে ইউটিউবের ডিসপ্লের যে নেটওয়ার্কগুলো আছে ডিসপ্লে নেটওয়ার্কগুলোতে শো করবে আমি চাচ্ছি না আমি চাচ্ছি ইউটিউবের ভিতরে ভিডিওর ডাইরেক্ট ভিডিও নন স্কিপেবল বা স্কিপেবল বাম্পার এগুলো যেন শো করে তার মানে একটা ভিডিও দেখতেছে অটোমেটিক তার সামনে শো করে তো আপনার যেহেতু ভিডিও ডিসপ্লে না তো আমরা ভিডিওতেই ক্লিক করব ওকে এবার আসি এখানে কিছু জিনিস আছে তো আমাদের উদ্দেশ্য কিন্তু রিস রিস পাওয়ানো তো এখানে দেখেন কিছু জিনিস বলছে যেমন bumper ads skippable instream ads for non skippable streamers তো এই জিনিসগুলো কি এগুলো সম্পর্কে কারো আইডিয়া আছে হ্যালো ওকে এগুলো সম্পর্কে একটু আমরা হালকা পাতলা জানি তো বাম্পার হচ্ছে আমরা ওকে বাম্পারটা একটু এক সাইডে রাখি আপাতত স্কিপেবল স্ট্রিমার যেমন আমরা ভিডিও দেখতে গেলে আমাদের সব থেকে বেশি অ্যাডের সম্মুখীন হতে হয় স্কিপেবল অ্যাড তিন সেকেন্ড পরে আমরা চাইলে স্কিপ করতে পারি এরকম অ্যাড আমরা বিভিন্ন ভিডিওর ভিতর দেখতে পারি যেমন আমাদের ভিডিও চালু করার সাথে সাথে প্রথমেই স্কিপেবল অ্যান্ড ইনস্টেম অ্যাড চলে আসে এটা হচ্ছে এটা তিন সেকেন্ড পরে আপনি চাইলে স্কিপ করতে পারবেন অথবা যদি আপনার মনে হয় না ফুল ভিডিওটা দেখবেন মানে ফুল অ্যাডটা দেখবেন তাহলে সেটাও করতে পারবেন এটার বলা হয় স্কিপেবল ইন ইনস্টেম অ্যাড যদি আপনার উদ্দেশ্য থাকে যে এরকম টাইপের অ্যাড দেওয়া তাহলে এটা দিবেন এবার আসি অর নন স্কেপেবল ইনস্টিমেটস এই একটা হচ্ছে পনেরো সেকেন্ড কেউ কেউ আছে কি পনেরো সেকেন্ড করে ভিডিও ই করে বানায় আবার কেউ কেউ আছে এই অ্যাডটার মাধ্যমে পনেরো সেকেন্ড আপনার ভিডিও পনেরো সেকেন্ড মানুষের সামনে দেখাইতে পারবেন পনেরো সেকেন্ডের আগে আপনার ভিডিওটা কেউ চাইলে স্কিপ করতে পারবে না জোর করে দেখানো ঠিক আছে এটা হচ্ছে কাহিনী তো এই ধরনের বিজ্ঞাপন এটা তো এবার আসি বাম্পার অ্যাডস বাম্পার অ্যাডস বলতে আমরা বিভিন্ন সময় দেখি আমাদের ইউটিউবে ভিডিওর নিজ দিয়ে একটা অ্যাড চলে আসতে পারে ব্যানার সিস্টেমে ঠিক আছে অথবা সাইড দিয়ে একটা ব্যানার চলে আসতে পারে ওগুলোর ওগুলো বাম্পার অ্যাডস আরও অনেক কিছু আছে তো আপাতত আমাদের অ্যাড সিকুয়েন্স এগুলো আছে হচ্ছে আপনার এগুলো সব কিছু মিক্স ওকে আমাদের মনে করেন এই তিনটা চারটা অ্যাডের মিক্স হবে এগুলো মানে এটা যদি এটাতে করেন যদি তাহলে তিনটা চারটা মিক্স হবে তো আমি চাচ্ছি যে আপাতত আমার এই রিচ দেখানো মানুষকে বেশি বেশি দেখানো আপনার যদি মনে হয় যে না আপনি চাচ্ছেন যে অল টাইপ যতগুলো ইউটিউবের অ্যাড আছে সবগুলো সবগুলোকে মানুষের সামনে দেখাবেন কারো কারো সামনে স্কেপেবল দেখাবে কারো কারো সামনে নন স্কেপেবল দেখাবে কারো কারো সামনে বাম্পার দেখাবে কারো আউটস ইয়ার দেখাবে এরকম অনেক অ্যাড আছে মানে ইউটিউবের পাঁচটা ছয়টা ক্যাটাগরি আছে ওই সবগুলো অ্যাডে দেখাবে তাহলে আপনাকে অ্যাড সিকোয়েন্সে এইটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু চাচ্ছি যে আমি কম টাকায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য তাহলে আমি যেটা করব ভিডিও রিস ক্যাম্পেইন এটাই দিয়ে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এটার এখন এরকম আসতেছে আগে যে সিস্টেমটা ছিল সেটা পুরোই ব্যতিক্রম এখন মানে তেইশের আপডেটের পরে মনে হয় এরকম চলে আসছে তো এবার আসেন দেখেন ওইটাই এখানে দেখেন সব কিছু দেওয়া আছে low cost with the bumper ads কেবল ad insta mix board ads type তারপরে আমরা এখানে এসে প্রথমটা সিলেক্ট করব ওকে আর যদি মনে করেন যে না শুধু আমি পনেরো সেকেন্ড করে মানুষকে দেখাবো ভিউ নেবেন তাহলে এটা সিলেক্ট করুন আপাতত আমি যেটা দেখতেছি ফার্স্ট টু ফার্স্ট মানে এটাও ফার্স্ট দিবেন এটাও ফার্স্ট দিবেন আর কি আছে এখানে জানার দরকার নাই আর যদি মনে হয় যে না আপনার এটা দরকার আছে মিক্স করবেন প্রথম থেকে তাহলে এটাতে ক্লিক করবেন তো এইটাই আমার মনে হয় বেটার হয় আপনারা চাইলে এরকম আরও ভিডিও দেখতে পারেন তো এগুলোর সম্পর্কে আরেকটু বিস্তারিত পাবেন এক ক্লাসে যদিও এতগুলো টপিক নিয়ে করা সম্ভব না তো আমি মনে করি এই দুইটা দিয়ে আমি যাচ্ছি তো আপনারা চাইলে এই দুইটা দিয়ে ট্রাই করতে পারেন ওকে আমি আপাতত ভিডিও রিস অ্যান্ড এটা তো আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব continue okay continue ads next step okay এখানে আপনি একটা অ্যাডের নাম দিয়ে দিবেন যা খুশি আপনি দিতে পারেন ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে আমার একটা নামই দিয়ে দিই আপাতত এখানে এটা কোনো ম্যাটার না এটা হচ্ছে জাস্ট আপনার দেখার জন্য আপনি যেন বুঝতে পারেন যে এটা এরকম নাম দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন কোম্পানির অ্যাড তো আপনি যা খুশি এখানে ইউজ করতে পারেন আমি একটা দিয়ে দিলাম আপাতত তো এবার আসি হচ্ছে বিগ স্ট্র্যাটাজি এখানে হচ্ছে আপনার টার্গেটিং এটা যদি এখানে যদি আপনি ক্লিক করেন যদি এখানে সি পিপিসি আছে আর একটা হচ্ছে টার্গেটিং সিপিএম সিপিএম সম্পর্কে আমরা মোটামুটি ভালোই জানি কারণ সিপিএমের কিছুদিন কাজ করছি আমরা তো যদি আপনার পিপিসি থাকে ঠিক আছে তাহলে আপনি এটা টার্গেটেড সিপিএম করে দিবেন কেন করবেন এটার কাহিনীটা হচ্ছে আপনি এখানে দেখেন with the targeted CPM cost per thousand impression আপনি এক হাজার ইম্পেশনের জন্য ইউটিউবকে কত টাকা দিবেন সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন ঠিক আছে আমরা বলে দিতে পারবো যে দেখো তুমি যদি আমার এক হাজার মানুষের সামনে শো করো আমার ভিডিওটা আমি তোমাকে বিশ টাকা দিব সহজ কথা বিশ টাকাই দিব আমরা জান আজকে বিশ টাকাই দিব দেখি নাই কিনা তো বিশ টাকার বিনিময়ে আমি এক হাজার মানুষের সামনে শো করতেছি তো এটাই আমাদের দরকার ঠিক আছে যদি এবার আমরা একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে আমরা টোটাল করতে গেলে আমরা পাঁচ হাজার মানুষের সামনে আমাদের ভিডিওটা শো করাইতে পারতেছি তো এবার আমাদের তো মিনিমাম বাজেট থাকে ধরেন অ্যাভারেজ কমসে কম বাজেট যদি থাকে আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য এক হাজারের নিচে তো হয় না যদি আপনি একশো টাকা দিয়ে যদি পাঁচ হাজার দেখাইতে পারেন তাহলে দুইশো টাকাতে দেখাইতেছেন দশ হাজার তার মানে ধরতে গেলে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মতো আপনি এক হাজার টাকাতে দেখাইতে পারতেছেন তো আমার হিসাবে ভুল হলে কয়ে দিন সমস্যা নাই আমি তো এখানে পঞ্চাশ হাজার মানুষের সামনে যদি আপনার ভিডিওটা শো করে আই হোপ যে আপনারা ওইখান থেকে মিনিমাম দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিউ কিন্তু পাইতেই পারেন এটা কিন্তু অবাস্তব কিছু না তাই না পঞ্চাশ হাজার মানুষের সামনে শো করবে আপনি পাঁচ হাজার যদি ভিউ না পান তাহলে কেমন কথা হইল তো তো এটাই দিবেন আপাতত তো আপনারা এটার উপর বেস করেই আপনারা যদি পিপিসি থাকে এখানে সিপিএম করে দেবেন ওকে তো এবার আসি ডেলি বাজেট কত দিতে চান ডেলি বাজেট আর টোটাল বাজেট এখানে যদি ক্যাম্পিং টোটাল বাজেট থাকে তাহলে আপনারা ডেলি বাজেটটা করে দিবেন আমি ডেলি বাজেটটা করে দিলাম এখানে আমি ডেলি বাজেট চাচ্ছি যে আমি ধরেন দুই ডলার করে দিব ডেলি বাজেট দুই ডলার অথবা আপনি দুই দিনে চালাতে পারেন একদিনে চালাতে পারেন সেটা আপনার উচিত ধরেন আমি পাঁচ ডলার দিলাম দুই দিনে চালাবো আমি অ্যাড ওকে এখানে সাজেশন করতেছে আমাদের কালকে ওই আমাদের ফিরোজ ভাই প্রশ্ন করছিল ভাই কত মানুষকে দেখাবো সেটা আমি বুঝবো কোথা থেকে ইমপ্রেশন আমি টার্গেট করছি ইমপ্রেশন এখানে দেখেন ওয়ান বিলিয়ন পর্যন্ত দেখাইতেছে আমরা আরও যখন কাজ করব তখন আরও কমে আসবে তো হয়ে গেছে এবার ইন টাইমটা আপনি চাইলে সেট করতে পারেন অথবা যেটা আছে বাইডাফল এটাই রাখতে পারেন যেমন চলতেই থাকবে আমরা চাইলে অটোমেটিকলি এসে এখান থেকে ইন টাইমটা দিয়ে দিব ধরেন নন দিয়ে রাখলেন আর যদি মনে করেন যে না নির্দিষ্ট টাইম পর্যন্ত পরে আমি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাহলে সেটা করতে পারবেন ইন টাইম সেট করে দিতে পারেন অথবা নন নন দিয়ে দিলে বা নাম দিয়ে দিলে হয়ে গেল আর আপনার লাগবে না আমি আপাতত ধরেন আমি ম্যানুয়ালি এটা করব আইসা আর দুই দিন অ্যাড চালায় বন্ধ করে দিব তো আমি এটাই রাখলাম তো এবার গেল হচ্ছে নেটওয়ার্ক ওকে নেটওয়ার্কে আমরা যদি ক্লিক করি এখানে হচ্ছে হচ্ছে ইউটিউবের সার্চ রেজাল্টে শো করবে কিনা ঠিক আছে তো এটা আপনি টিক মার্ক দিতে পারবেন না এটা তারা বন্ধ করে রাখছে এবার যদি এটা এখানে আসে video partner on this display network এটা আপাতত তুলে দিবেন কারণ ইউটিউবের যে ডিসপ্লে নেটওয়ার্কগুলোতে আছে মানে ডিসপ্লে নেটওয়ার্কের যে সাইটগুলো আছে সেখানে যেন আমাদের ভিডিওটা শোনা করে ঠিক আছে এটা তুলে দিবেন এটা দিলে কিন্তু খুব একটা লাভ হবে না কারণ আমাদের যদি ধরেন ডিসপ্লে নেটওয়ার্ক হতে পারে ওয়েবসাইটের ওয়েবসাইটে যদি আপনার ভিডিও শো করে ওইখানে কেউ ভিডিও দেখবে না ঠিক আছে তাহলে ওইখানে যদি অ্যাড শো করে ওইগুলো মানুষ তো দেখবে ইমপ্রেশন করবে তাহলে তো আপনার টাকা খরচ হচ্ছে কিন্তু রেজাল্ট পাচ্ছেন না এটা তুলে দেবে কষ্ট করে এসে তো এটাও আমি স্কিপ করে গেলাম এবার আসি লোকেশন লোকেশন এটা কোন দেশ দিবেন আপনি গতকালকে লোকেশন সম্পর্কে বলছি তারপরে বলি এটা আমি এবার বাংলাদেশ রাখছি আপনি যদি মনে করেন না এটা ইউএসএ হবে তাহলে এখানে সার্চ করবেন ইউনাইটেড স্টেটস তাহলে চলে আসবে ইউনাইটেড স্টেট তো চলে আসছে দেখছেন তো আমি আপাতত বাংলাদেশি রাখছি তো বাংলাদেশি থাক বাংলাদেশি থাক এটাই বেটার তো ওকে ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে এসে ধরেন আমি বাংলাদেশি আর ইংলিশটা দিয়ে দিতে পারি ইংলিশ ওকে ইংলিশ তো দিয়ে দিলাম হয়ে গেছে দুইটা হয়ে গেছে আপনি চাইলে আরও ইংলিশ যদি চান সেটাও দিতে পারেন মানে আরও যদি কোনো ভাষা থাকে সেটাও আপনি সেট করতে পারেন তো ওকে তো এবার আসি হচ্ছে রিলেটেড ভিডিও ওকে এটা আপাতত লাগে না আপনি এটা অন্যের ভিডিওর চাইলে আপনি আপনার রিলেটেড ভিডিওগুলো শেয়ার করতে পারেন অথবা আপনার ভিডিওগুলো এখানে অ্যাড করতে পারেন তো এখানে ক্লিক করলে হয়ে যায় তো এখানে এসে আপনার ভিডিওগুলোই দিয়ে দিলেন সমস্যা কি আপনার মেন ভিডিওর পরে এখানে আপনার দুইটা ভিডিও দেখাবে তো এগুলো যদি চান দিতে পারেন তো আমার দরকার নেই আপাতত ওকে এখানে অ্যাড গ্রুপ নাম ওকে এখানে একটা নাম দিতে পারেন ধরেন ভিডিও অ্যাডস ক্যাম্পেন ওকে আর্জেট একটা নাম দিয়ে দিবেন আপনার মতো করে ওকে ওকে এখানে একটা নাম দিয়ে দিলাম সে হচ্ছে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি জিনিসটা হচ্ছে আপনার ভিডিওগুলো আপনি যখন ইউটিউব নিয়ে কাজ করবেন তখন আপনি একটু দেখালে হয় ওকে থাক আপনার চ্যানেলে যাবেন কাস্টমাইজেশন চ্যানেলে বা আপনি যদি অ্যানালাইসিসে যান তাহলে দেখতে পারবেন ডেমোগ্রাফিটা আপনার ভিডিওটা কোন বয়সের মানুষগুলো বেশি দেখে তো আমার ডেমোগ্রাফি হচ্ছে আমার ভিডিওগুলো সব থেকে বেশি দেখে হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ চল্লিশ এর ভিতরে দেখে যদি আপনার মনে হয় এরকম হবে তাহলে এরকম দিতে পারেন কিন্তু সর্বোচ্চ রেজাল্ট ভালো হয় হচ্ছে ধরেন পাঁচচল্লিশ থেকে চুয়ান্ন পর্যন্ত আমি এগুলো তুলে দিই আপাতত এগুলো আমার তো দরকার নাই তো এটাই থাক আপাতত তুলে দিলাম তো এবার আমি আপনারা যখন অ্যাড রান করবেন সেটা কমসে কম এটা রাখতে পারেন এই দুইটাই রাখবেন সবসময় হ্যাঁ ধরেন আঠারো থেকে পাঁচচল্লিশ চুয়ান্ন পঁয়ত্রিশ চুয়াল্লিশ এই পর্যন্ত রাখবেন তো যদি সেটা যদি কোনো মেয়েদের পোশাক হয় তাহলে মেয়েদের সামনে শো করাবেন আর যদি কোনো ধরেন যে উভয় মানুষের সামনে শো করাতে চান তাহলে আপনারা এটা দুইটাই দিয়ে দিবেন ফিমেল এবং মেল ধরেন আপনারা একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করতেছেন তাহলে প্রোডাক্টগুলো কাদের এখানে তো অনেকজনে শুধু মানে তার বিজনেস তো আর গ্রো করাইতে আসবে না বা ব্র্যান্ডিং করাইতে আসবে না অনেকজন আসবে আপনাকে বলবে আমার প্রোডাক্টটা প্রমোশন করে দাও তখন ওই প্রোডাক্টটা যদি মেয়েদের হয় তাহলে মেয়েটা সিলেক্ট করবেন আর মেলটা তুলে দিবেন ঠিক আছে এরকম তুলে দিলে ঠিক তুলে দিলে হয়ে গেল তো ওকে যাই হোক আমার যেহেতু চাচ্ছি আমি উভয় মানুষদের কাছে শো করাইতে আমি দুইটাই দিয়ে দিলাম এবার আসি হচ্ছে অ্যাডভেন্স সিগমেন্টস এখানে কি আছে এখানে আমাদের ব্রাউজিং ওকে ব্রাউজিং করতে পারি কিওয়ার্ড আমরা এটাতে টার্গেটিং করব না ওকে তো আমরা কিওয়ার্ড দ্য টার্গেটিং করবো এখানে এই অডিয়েন্স সিগমেন্ট এখানে আপনি চাইলে নির্দিষ্ট টপিকের উপর বেস করেও টার্গেটিং করতে পারেন তো আমার মনে হয় এটার থেকে আপনারা কিওয়ার্ড দিয়ে যদি টার্গেটিংগুলো করেন সেটাই বেটার হবে ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে ধরেন আমি আমার ইউটিউবটা যদি এখানে দিয়ে দিই ইউটিউবের ওকে আমি আমার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিই তারা দেখি আমাকে কিওয়ার্ডগুলো বের করে দিতে পারে কিনা এমনিতেই নেট প্রবলেম তারপরে কাজ করি আমি আমার ভিডিওটা সরি ভিডিওটার এখানে আমাদের ইটা শো করি ভিডিওগুলো শো করি তাহলে চলে আসবে আমাদের ইউআরএলটা দেখি এখান থেকে নিতে পারে কিনা হ্যাঁ আমি আপাতত ট্রাই করি যদি না নেয় তাহলে আমাদের ডাইরেক্ট কিওয়ার্ড সেট আপ করে নিতে হবে কিছু করার নাই কষ্ট করে রিসার্চ করতে পারেন অথবা নিতে পারে নাই তাহলে আপনি ধরেন আমি ফ্রিলান্সিং ফ্রিলান্সিং ফ্রিলান্সিং কিওয়ার্ড লিখে সার্চ করি দেখি সরি এখানে ইউআরএল নাম দিয়ে নিচেরটা দিতে হবে আসে নাই এখানে আপনি যে রিলেটেড ভিডিওগুলো ওই রিলেটেড কিওয়ার্ডগুলো অনেকগুলো কিওয়ার্ড সেট করে দিতে পারেন আমি দেখি আমার ইয়াগুলো কিওয়ার্ডগুলো বের করে আমি আপাতত এক্সাম্পল আপনাদেরকে দেখায় দিই ওকে এক সেকেন্ড এখানে টিউব বিডিটা কাজ করতেছে না টিউব বিডি কই ওকে একটা কাজ করি আমি একটা চ্যানেল ওকে একটা ভিডিও ওপেন করি আসলাম তো আমাদের ভিডিও মধ্যে আমাদের সার সাপ দেখি অ্যাড চালান শুরু করে দিছে ওকে যাই হোক আমরা এই যে ধরেন আমি এখানে কিছু ট্যাগ সেট আপ করছি বুঝছি তো এত থাউজেন্ড দিয়ে আমি কি করবো আমার কাজটা করতে দে তো ওকে ধরেন আপাতত আপনার কিওয়ার্ড ধরেন আমি এগুলো রিসার্চ করে রাখছি এক্সাম্পল আপনার কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিয়ে দেবেন এই মারছে আমি এগুলো কাইটা দিই সবগুলো ওকে আমার টপিক কোর্স ওকে ধরেন freelancing digital marketing course copy করি আমি আইডিয়া করে এখান থেকে নেই এবার আসবে ওকে চলে আসতেছে ডিজিটাল মার্কেটিংয়ে ধরেন আমি যতগুলো মানুষ সার্চ করবে এগুলো আমি সেট করে ফেলি ওকে এগুলো দিয়ে দেবেন আর যদি মনে হয় যে আপনারা এগুলো যদি রিসার্চ করেন আমি তো গতকালকে রিসার্চ সম্পর্কে বলছি আর কিছু বললাম না আপাতত এগুলো চাইলে আপনি ইয়া করে দিতে পারেন হ্যাঁ এভাবে দিতে পারেন দেওয়ার পর এবার আমি এটা মোটামুটি আপনি অনেকগুলো দিতে পারবেন ঠিক আছে আপনি দিতে পারেন যতগুলো আছে আপনার জানা মতে সবগুলো দেন দেওয়ার পরে এটা কিওয়ার্ডগুলো হয়ে গেলে আমি কিওয়ার্ডটা রিসার্চ করছি এবার চাইলে আপনি টপিকের উপর যে কোনো একটা দিয়ে আপনাকে কাজ করতে হবে যদি মনে হয় যে না আপনি কিওয়ার্ড দিয়ে ভালোভাবে টপিকে আপনি কাজ করতে পারতেছেন না বা ভালোভাবে রিসার্চ করতে পারতেছেন না বা কিওয়ার্ড দিয়ে আপনি টোটাল টার্গেটিংটা করতে পারতেছেন না তাহলে মানে আপনার এই এটা আপনাকে ক্যান্সেল করে দিতে হবে তাহলে আপনাকে টপিকের উপর বেস করতে হবে যেমন এখানে যদি আমরা টপিকের উপর ক্লিক করি এখানে দেখেন তিনটা অপশন আছে হ্যাঁ প্লেসমেন্ট টপিক তো আমরা যদি টপিক রিলেট করি আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড আপনি এখানে ক্যাটাগরি পাবেন এই রিলেটেড টিক মার্ক দিলেও হবে ধরেন আমার দেখি আমার হচ্ছে টিস রিলেটেড আবার দেখি এটা আছে কি না ইন্টারনেট কম্পিউটার ওকে এখানে কম্পিউটার দেখি এটার সাথে যায় কিনা আমার এটার সাথে আসলে একজাক্টলি যায় না কম্পিউটার্স আমি তো দেখি এখানে সার্চ করতে পারি ক্যাটাগরি এইগুলোই মনে হয় ওকে ওকে পাইসি আমাদের test related tech related education okay আমাদেরটা হচ্ছে এডুকেশন রিলেটেড তো ধরেন এডুকেশন রিলেটেডটা আমি সিলেক্ট করে দিলাম তাহলে কী হবে এডুকেশন রিলেটেড যে ক্যাটাগরি মানুষের ভিডিও দেখতে পছন্দ করে ওদের সামনে আমাদের ভিডিওটা শো করবে এটা আপনি দুই তিনভাবে টার্গেটিংটা করতে পারেন আমার আপাতত আমি কিওয়ার্ড দিয়ে করে ফেলছি কিওয়ার্ডটাই আমার কাছে বেটার তো আমি কিওয়ার্ডটা কপি করে দিয়ে দিলাম আপাতত যদিও এই অ্যাড পাবলিশ হবে না প্লেসমেন্টটা দেখতে পারি placement okay okay YouTube video website okay আমাদের ভিডিওতে প্লেসমেন্ট করতে পারি অন্যের ভিডিওতে অথবা আমাদের চ্যানেল টার্গেটিং করতে পারি ধরেন আপনার কোনো মানুষ আছে ধরেন আমাদের জামাল সারি আছে আপাতত জামাল স্যারের চ্যানেলে আমার ভিডিওগুলো শো আপ করাইতে পারি এখান থেকে তার চ্যানেল লিঙ্কটা দিয়ে অ্যাড করে দেন জামালা শেষ তো থাকে এটা আপাতত তো এবার আসে হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি ইয়া করতে চাচ্ছেন বুস্টিং বা অ্যাড চালাইতে চাইতেছেন সেই ভিডিওটা এখান থেকে সেভ করতে হবে মানে আনতে হবে ধরেন আমার এই একটা ভিডিও এই ভিডিওটাই আমার এটাই আমি কপি করি ইউআরএলটা কপি করে আমার এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব তাহলে আমাদের ভিডিওটা চলে আসবে আই হোপ হ্যাঁ ভিডিওটা চলে আসছে দেখেন ভিডিওটার ডিজাইনটা মানে হচ্ছে তাদের সামনে কী টাইপের শো করবে সেটা কিন্তু এখানে দেখাইতেছে দেখেন স্কিপেবল স্কিপেবল দেখাইতেছে এবং ভিউ আছে কত চারশো বাহাত্তরটা এখন দেখতে গেলেই তো ভিউ হবে ওকে ফাইনাল ইউরএল আপনার ইউটিউবের ইউআরএলটা দিয়ে দিতে পারেন এবার আসেন এখানে কিছু জিনিস আছে হ্যাঁ আপনি কিছু কিছু ভিডিওর ভিতরে দেখবেন সাবস্ক্রাইব কথা আছে কেউ কারো কারো ভিডিওর ভিতরে দেখতে পাবেন কল্লাও বাটন আছে তো আপনার যদি মনে হয় এখানে একটা কল্লাও বাটন অ্যাড করে দিতে তাহলে এরকম দেখাবে এখানে কল্লাও বাটন দিয়ে দিলেন এখানে কথাটা লিখে দেন যে প্রোডাক্ট হইলে তাহলে অর্ডার নাও যদি আপনার মনে হয় যে ধরেন আমি চাচ্ছি যে অ্যাডমিশন করাইতে তাহলে চাইলে এখানে দিতে পারেন অ্যাডমিশন নাও অথবা বলতে পারেন যে মোর অথবা লার্নিং অথবা ডিট মোর এরকম অনেক বাটন আছে অথবা direct call now call now এখানে কল নাও দিয়ে দিলেন কল নাও বাটন চলে আসলো এখানে আরও যদি কিছু চান দেখেন এটা কোথায় অ্যাড হয় ওই যে উপরে দেখছেন ডিজিটাল মার্কেটিং শিখতে এখানে কল করো এখানে আপনি একটা হেডিং লিখে দিতে পারেন অথবা আমার চ্যানেলটা আছে ফ্রিলান্সার আজও এটাই থাক ভালো ঠিক আছে তো আমি চাচ্ছি না আমাদের কল্লাও বাটনটা তো আমি চাচ্ছি যে আমাদের ইউটিউবের ইউআরএলটাই দিয়ে দিই আমার চ্যানেলের ইউআরএলটাই দিয়ে দিই ওকে যাতে আমার মানুষ এখানে সরাসরি আমার এখানে চলে আসতে পারে যদি কারো দরকার পড়ে তাহলে যেন আমার সামনে আসতে পারে অথবা আমি চাইলে আমার সরাসরি ওয়েবসাইটের ইউআরএলটাও দিয়ে দিতে পারি হ্যাঁ তাহলে আমি ওয়েবসাইটের ভিতরে কিন্তু মানুষজন নিতে পারবো তো আপাতত আমি এটাই রাখি ওকে এসটিপিসি আছে আমি ডাব্লিউ ডাব্লিউ ডট পর্যন্ত অ্যাট দ্য রেট পর্যন্ত কপি করি ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দিলাম এখানে ডিসপ্লে ওকে display URL এগুলো আপাতত লাগবে না ট্যাকিং ম্যাকিং দরকার নাই আমাদের কম্পেন অ্যাড নেম একটা নাম দিতে পারি আপাতত কি দেওয়া যায় কি নাম দেওয়া যায় ওকে আমরা একটু দেখি এটা প্রিভিউটা কীরকম হবে তো ওকে যাই হোক আমরা এটা আপাতত থাকি এই জায়গায় আমরা নিচের দিকে আসি অ্যাড ক্রিয়েশন ওকে এরকম দেখাবে আমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারি দরকার নাই তো আরও আর অ্যাড দরকার নাই এটা তো হয়েই গেছে হ্যাঁ বলেন কি অবস্থা হ্যাঁ এই তো আমি আরেকটা অ্যাডের কপি করতে গেছিলাম দরকার নাই আপাতত ভিডিও সর্বনিম্ন কত সেকেন্ড দেওয়া যায় সর্বোচ্চ এখানে এক দুই ঘন্টার ভিডিও চলে সমস্যা নাই আপনাকে দেখাবে মাত্র কয়েক মিনিট তো এগুলো হচ্ছে কি আপনি এই যে ধরেন আমি সাত মিনিটের ভিডিও কিন্তু এখানে দিছি সাত মানে সাত দশমিক ফাইভ এইট মানে হচ্ছে আট আট মিনিটই ধরতে গেলে কিন্তু এখানে শো করবে মানুষের সামনে আপনি এমন কিছু ফার্স্ট টাইমে রাখবেন যাতে আপনার তিন সেকেন্ডের ভিতরে মানুষ যেন বুঝতে পারে যে আপনার কী চাই বা আপনি কী টাইপের ই চান এটা আবার এটা মজার বিষয় হচ্ছে কি আপনার এই ভিডিওটা আবার বিভিন্ন সার্চ যখন আপনি যে কিওয়ার্ডগুলো দিয়ে ওইখানে সেট আপ করবেন ওই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে তার সামনে প্রথমে শো করবে বুঝছেন ব্যাপারটা তো এখানে এটা করতে পারেন তো এটা করার পরে ওকে আমার এই গ্রুপ লাগবে না আপাতত এটা আমি ডিলিট করে দিই ওকে নেভার মাইন্ড ওকে তো এবার আসি এবার এইখানে হচ্ছে মেন কাহিনী তো আপনি মানে এক হাজার এখানে বলছে your targeting CPM okay cost per thousand impression মানে কত ইমপ্রেশনের জন্য আপনি কত টাকা দিতে চাইতেছেন হ্যাঁ তো আমি দেখি এখান থেকে জিরো দশমিক দেওয়া যায় কিনা জিরো দশমিক ওকে বিশ হুম হুম হুম হুম এখানে তো আমাকে বলে দিতেছে এখানে আমি এত কি ইম্প্রেশন পেতে পারি তিন ডলারের বিনিময়ে এখানে আমাকে অ্যাভারেজ তিন থেকে তিন ডলার থেকে এত ডলার নেবে ছয় থেকে তেরো কে ইমপ্রেশন হবে তার মানে আমি যে কিওয়ার্ডগুলো সেট করছি ওই কিওয়ার্ডের ভ্যালু অনেক বেশি আমাকে দিতেছে না ওকে একটা কাজ করি আমি কিওয়ার্ডগুলো তুলে দেই কিওয়ার্ড কিওয়ার্ড ওকে আমি নিচের দিকে আসি কিওয়ার্ড কিওয়ার্ড ওকে কিওয়ার্ডগুলো তুলে দেই হ্যাঁ ওকে এবার আসি আমি হচ্ছে এই জায়গায় দেখি এবার নেয় কিনা মামু না আমারে ধরছে বুঝছেন আমার ভিডিও দেখে ধরে ফেলছে যে এখানে কাহিনী করলইব না ওকে কিচ্ছু করার নাই এখন আগে সিস্টেম নাই আমাকে আবার কষ্ট করে কিওয়ার্ডগুলো বসাইতে হবে আর কি আমরা আগে বিশ টাকা দিয়েও তিরিশ টাকা দিয়েও মানে ইয়া করতে পারতাম তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট এরকম দিয়ে দিয়া আমরা ইয়া করতে পারতাম এখন আর সেই সিস্টেম নাই চলে গেছে এটা হচ্ছে সব থেকে কম তারপরেও ওকে এটা দিয়ে ধরলাম অ্যাপ্লাই করে দিই ওকে এত কি হবে যদি বেশি প্যারা দেয় তাহলে আমরা মেন টার্গেটে চলে যাব কই যেন আমরা প্রথমে চলে যেতে পারি আমরা স্কেপেবল স্কেপেবল ওকে এক সেকেন্ড অনেক বেশি কাটতেছে ওকে যাই হোক এগুলো আমরা কাস্টমাইজেশন করতে পারবো ক্যাটাগরিটা চেঞ্জ করব না থাক আরেকটা অ্যাড রান করে দেখাতে হবে তাহলে ওকে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাদের ভিডিওটা হয়ে গেছে এটা বিটিং আমরা বিট টার্গেটিং সিপিসি বিট এটা আমাদের একটা রেজাল্ট দেখাচ্ছে মিনিমাম এখানে মোটামুটি চলবে আমরা এবার ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করব আমাদের এবার সব কিছু ঠিকঠাক হলে টাকা পয়সার লেনদেন হওয়ার পরে আমরা আরও কিছু দেখতে পারবো চাইলে সব কিছু এখান থেকে দেখা যায় তো এটা দেখার পর